হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আমাদের বাসায় যাচ্ছি চান্দরা সকাল থেকে বৃষ্টি পড়ছে তো তার মধ্যে আমরা বের হয়েছি ইমরান সামনে বসেছে আর আমরা দুজনে পিছনে বসেছিলাম আমি এবং আমার মা পেছনে বসেছিলাম তো যাচ্ছি আমরা চান্দার ঘুরতে রওনা হলাম আমরা ওই জায়গায় চার পাঁচ দিন থাকবো তো চার পাঁচ দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমরা বাসার কাছাকাছি এসে পড়েছি আমরা নেমে পড়বো রিক্সা থেকে তো বাসায় চলে এসেছি ব্যাগগুলো এখানে রেখেছে আমরা বাসায় এসেই তো একটা কাঠা নিয়ে এসেছিলাম গাছ থেকে সুফিয়ান ঘুমিয়ে রয়েছে তো আমরা এখন আবার ছাদে চলে যাচ্ছি আমরা দুজনে ইমরান আর আমি তো আমাদের বাসায় আবার একটা ড্রাগন ফল গাছ লাগানো আছে আপনাদেরকে আমি চতুর সাইড দেখাবো ছাদের আশেপাশে কি আছে আমাদের বাসার এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন ছাদ প্রচুর গাছ লাগানো আছে এই জায়গায় তো ইমরান আপনাদেরকে হাই বলে দিচ্ছে তো আমি আবার ছাদ দিয়ে হাঁটতেছিলাম তো পরে আমরা আবার বড় ভাইদের বাসায় যাব তার জন্য রওনা হয়েছি তো আমরা এখন বেরিয়ে পড়েছি বড় ভাইদের বাসায় যাওয়ার জন্য তো আমরা যাচ্ছি বড় ভাইদের বাসায় এসে পড়েছি এই যে আমাদের বড় ভাইয়ের বাসা এটা তো আমরা আমরা ডাক পাচ্ছিলাম তো দিয়া জায়গা নাকি মাদ্রাসা নাকি হ্যাঁ বাসার উদ্দেশ্যে তো বিকেলে আমি গিয়েছিলাম তো ওই জায়গা থেকে একটা নিয়ে আসছিলাম তো মা ছেলে দিয়েছিল তো আমি ভর্তা বানিয়েছিলাম আর ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল আমরা সবাই খুব মজা করে ভর্তাগুলো খাচ্ছিলাম এরপর রাতের বেলা আমরা একটু ছাদে গেলাম তো ছাদে খুব সুন্দর আপনাদের আজব একটা ফুল দেখাবো দেখেন তো আপনারা চিনেন কিনা কমেন্ট করবেন যারা চিনেন ফুলটা খুব সুন্দরই ছিল এগুলাকে নাইট কুইন বলে অনেকে আসলে ড্রাগন ফলের এই ফুলগুলো আমি কিন্তু ফার্স্ট টাইম এটি দেখেছি আগে তার আগে কিন্তু আমি দেখি নাই বন্ধুরা এখন এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা একটু বিকেলবেলা ঘুরতে যাইতাম হইলে এখন এই বৃষ্টির কারণে আমরা যেতে পারছি না কোথাও এই দুই দিন যাবৎ খালি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কি যে করি আল্লাহ এই বৃষ্টিতে তো এই বৃষ্টিতে আমরা কোথাও বের হতে পারছি না তাই আপনাদের কাছে বেশি কিছু শেয়ার করতে পারছি না তাই আমরা দুঃখিত তো আমরা এই যে এখন কোন আনছি কোন আইসক্রিম এটা ভাইয়া দিছে বড় ভাই আমাদের গিফট করছে তো এটা আমরা এখন খাবো এই বৃষ্টির মধ্যে এখন বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় এখন আমরা এখন খাবো দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে মিম এখন কোনটাকে ঠিক আছে তো এখন আমরা কোন খাবো এই যে আমারটা সিরা হয়ে গেছে এই যে দেখুন জাস্ট চাও চাও দেওয়াটা জাস্ট চাও তো যাই হোক আমরা এখন খাবো কোন আইসক্রিম দেখুন আমাকে এটা চেঞ্জ করে দিল ও খেয়ে এটা কোনো কাজ করছে দেখেন উপরে গুলো সব খেয়ে ফেলছে খেয়ে এটা আমাকে চেঞ্জ করে দিল চিকেন ফ্রাই বানিয়েছ খাওয়া শেষে মনে হলো একটু ভিডিও করি তো খাওয়া আমাদের প্রায় শেষ তারপর চিকেন ফ্রাইটা খুব ভালো হয়েছে মিম বানিয়েছে ওর জন্য মিমকে অসংখ্য ধন্যবাদ এত আমাদের চিকেন ফ্রাই বানিয়ে খাওয়ার জন্য ঘুমে উঠার একটা সারপ্রাইজ দিয়েছে উঠে দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো উঠে দেখে চিকেন ফ্রাই বানিয়েছে তো সেই চিকেন ফ্রাই এখন খাচ্ছি আমি বিকালে আমরা ঘুরতে বের হয়েছি আসলে প্রচুর রোদ তো এখানে একটু ছায়া আছে আমরা এখানে একটু বসবো প্রচুর রোদ এখানে আর বিকেলবেলা এখানে বৃষ্টি হয় তাই আমরা রোদের মধ্যে আজকে বের হয়েছি আকাশে অবস্থা ভালো না বৃষ্টি আসতে পারে তার জন্য আমরা এখনই ঘুরে নেই যা ঘুরার তো এই দুদিন যাবৎ ঘুরি নাই আজকে ঘুরতে বের হলাম আর আপনাদের আমি পিছনের দৃশ্যটা দেখাচ্ছি কেমন এদিকে অনেক সুন্দর জায়গা তো পিছনের দৃশ্যটা দেখুন এই যে এটা হচ্ছে পিছনের দৃশ্য এদিকে অনেক পানি আছে বিকেলবেলা অবশ্য এখানে ই পাওয়া যায় নৌকা পাওয়া যায় তো এখন দুপুরবেলা যেহেতু নৌকা নাই তো বিকালে আমরা চেষ্টা করব নৌকা পাইলে উঠবো না পাইলে তো কিন্তু কারা নেই আর বৃষ্টি আসছে তো অবশ্যই উঠতে পারবো না তো এই যে সুন্দর দিকে অনেক পানি উঠছে আমরা এখন ফুচকার দোকানে এসে পড়েছি দুই প্লেট ফুচকা অর্ডার করেছিলাম তো এসে পড়েছে আমাদের ফুচকা এখন ফুচকা খাবো আমরা তো আমি কিন্তু ফুচকাটা খাই নাই ফুচকা চেহারাটা বেশি ভালো লাগে না খারাপ ছিল ফুচকাগুলো এগুলো নাকি চল্লিশ টাকা প্লেট ছিল তো আমি ভাবছিলাম যে হয়তো বা বিশ টাকা প্লেট কিন্তু পরে শুনি যে টাকা দেওয়ার সময় যে চল্লিশ টাকা প্লেট আমি শুনি খুবই হতবাক হয়ে গিয়েছি তো মিম দেখতে পাচ্ছেন এখন খাচ্ছে তো মিম তোমার কাছে ফুচকাটা কেমন লেগেছিল আমার কাছে মোটেও একটু ভালো লাগেনি কারণ আমাদের এই জায়গায় ফুচকা অনেক ভালো মানে ও বলতে চাচ্ছে যে আমাদের উত্তরা ফুচকা অনেক ভালো তো ওইখানকার ফুচকা আমারও দেখে ভালো লাগে না তাই আমিও খাই নাই তো আমাদের সাথে ছিল রাকিব তো রাকিব এক প্লেট খাইছে মিমো এক প্লেট খেয়ে আসছে এখন আমরা চলে যাচ্ছি এমন ধরনের ফুচকা আমি আর কোনো দিন খাইনি আজকে এই ফার্স্ট টাইম খাইছি মাত্র পাঁচটা ফুচকা আশি টাকা দাম নিয়েছে রেখে আমাকে চলে গিয়েছে আমি পানি ধরতে গিয়েছিলাম বল এখন আমি যাচ্ছি ওদের ধরতে তো বন্ধু এটা হচ্ছে মিমদের বাসার পাশেই এই পুকুরটা আর এটার চারপাশে আম গাছ আছে ওরা নাকি ছোটোবেলায় এটা থেকে আম কুড়াতো এই আম গাছ থেকে আর এখানে পুকুরে গোসল করতো তারপরে আমরা চলে আসলাম ছাদের উপরে তো ছাদের উপরে দেখলাম মেঘলা আকাশ অনেক সুন্দর লাগতেছিলো তাই একটু ভিউ নিলাম আর এখানে নতুন মসজিদে কাজ চলতেছে ওদের এলাকার নতুন মসজিদ তো আগের মসজিদটা ভেঙে ফেলা হয়েছে আর এটা ওদের পিছনে ওদের জমিতে কলা গাছ লাগানো তো সেটারই দৃশ্য আর তাছাড়া বিকেলবেলা কিন্তু আকাশটা অনেকই সুন্দর লাগছিল তো আপনাদের আরেকটু দেখাই এই যে তো আকাশটা দেখতে দেখতে কিন্তু আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আবারও জানাই আসসালামু আলাইকুম